ったりしゃったり reluctance. নাম ছিল তুমি আমার সাথে প্রমিস করো আমার ছেলের মুখে মোবাইল আচ্ছা তোমাদের প্রমিস করে তোমার ছাইরা কেউ কাছে যাবো না আমি